পত্রে নাম্বার ওয়ান অক্ষর শুরু হয়ে গেল ভাষার মাসে আমাদের Capital F M ninety four point eight এর বিশেষ আয়োজন অক্ষর এবং অক্ষরের এই আয়োজনটি আমরা শুরু করেছিলাম দু সালে তার ধারাবাহিকতায় এটা আমরা এখন পর্যন্ত করে যেতে পারছি এবং আমি সৌভাগ্যবান বলবো কারণ আমি এর আগে দুটি সিজন সঞ্চালন করার দায়িত্ব পেয়েছিলাম এবং দু সালের এবারের যেই আমাদের সিজন নাম্বার সিক্স সেটিও সঞ্চালনা করার দায়িত্ব পেয়েছি আমি আর মিনা শুনছেন আপনারা অনিয়ন অ্যাডাসেশন আমাদের সাথে Capital F M point eight এবং আমাদের আজকের অক্ষরের এই আয়োজনে আমাদের সাথে জয়েন করেছে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছে রাসেল আব্দুর রহমান আপনারা আজকে ভার্চুয়ালি আমাদের যিনি অতিথি আছে তাকে দেখতে পাচ্ছেন ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ, শুনতে পাচ্ছি আচ্ছা আমি আমি কোনো কারণে আপনাকে শুনতে পাচ্ছি না এখন কি আপনি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন আমি একবার চেষ্টা করব আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি থ্যাংক ইউ এবার আমিও আপনাকে শুনতে পাচ্ছি আমার যারা লিসেনার আছে আমাদের আজকে যারা ফেসবুকে এই মুহূর্তে আমাদের আয়োজনটি দেখছে তারাও আস্তে আস্তে আমাদের সাথে জয়েন করছে আমরা প্রথমে আমাদের আজকের অতিথির আজকের অতিথির সম্পর্কে জানতে চাই যিনি আমাদের সাথে আছেন রাসেল আব্দুর রহমান ভাইয়া আপনি যদি শুরুতে আমাদের লিসনারদের জন্য আপনার পরিচয়টা জানান আমি মূলত কবি কবিতা লিখি গল্প লিখি উপন্যাস লিখি তো খুবই আনন্দিত যে আমি সেই ভাষার একজন কবি সেই ভাষার একজন মানুষ সারা বিশ্বে একটি ভাষাই আছে যেই ভাষা রক্ত দিয়ে কেনা আমি খুবই আনন্দিত তো লেখালেখির বাইরে যে পরিচয় আছে সেটাকে আমি কখনো পরিচয় মনে করি না আচ্ছা আমার যদি জানতে চাই তাহলে আমি একটাই বলি যে শুধু আমি কবি ঠিক আছে যদি আপনি ব্যক্তিগতভাবে সেটা জানাতে না চান আমরা অবশ্যই আপনাকে বিরক্ত করব না তবে আপনার লেখালেখির শুরুটা কবে থেকে হয়েছে কোথা থেকে হয়েছে সেই গল্পটা অবশ্যই জানতে চাই আমার লেখালেখির শুরুটা হয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় আচ্ছা আমি তখন থেকেই লিখতে শুরু করি আমাকে সবচেয়ে আমাকে লিখতে অনুপ্রাণিত করে যে কবিতাটি সেটা হলো কবি কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি এটা পড়ার পরই মনে হলো যে এই যদি কাজী নজরুল ইসলাম যদি কবিতা লিখতে পারে তাহলে আমি কেন পারবো না সেখান থেকে আমার পথ চলা শুরু তারপরে ছোট ছোট করে লেখা স্কুলের দেয়ালিকাতে প্রকাশ তারপরে হচ্ছে স্থানীয় পত্রিকায় তারপরে এসে জাতীয় দৈনিক তারপরে বই এখন তো বেশ আনন্দই আছি লেখালেখির সাথে জি এবার এবারের বইমেলাতেও আপনার বই আসছে তো প্রথম কি যখন লিখেছিলেন পঞ্চম শ্রেণীতে থাকার সময় সেই সময়কার লেখার কোনো স্মৃতি কি মনে পড়ে যেটা আমাদের সাথে শেয়ার করা যায় হ্যাঁ, স্মৃতি মনে পড়ে আমি বড় আমি বলি যে আমার জেলাটা হচ্ছে পুরো বরিশাল বিভাগটাকে আমি বলি সুন্দরী পুরো বাংলাদেশটাই সুন্দর কিন্তু আমার বরিশাল বিভাগটা হলো সুন্দরী যেখানে চোখ রাখা যায় সেখানেই চোখকে সাটিয়ে দেয়া যায় কি বলে যে একেবারে নির্ঝঞ্চভাবে তাকিয়ে থাকা যায় দেখা যায় যতক্ষণ ইচ্ছে ততক্ষণ দেখতে পারি সবুজ গাছগুলো নদীর ঢেউ তারপর হচ্ছে বিস্তীর্ণ মাঠ তো আমার কাছে মনে পড়ে যে আমি হেমন্তের একটা মাঠে হেঁটে যাচ্ছিলাম তখনকার আমাদের এই অঞ্চলে খেজুর গাছগুলো গাছিরা রস তৈরি বের করার জন্য রস কাটার জন্য এগুলোকে কাজ করা শুরু করে তখন খেজুর গাছগুলোর প্রত্যেকটি যে যে জায়গাটাকে ছেঁচে তারা খেজুরের ডালগুলো ছেঁচে যেখানে সাদা করে এই সাদা জিনিসগুলো দেখে আমার কাছে মনে হয়েছিল যে প্রত্যেকটা গাছই একটি সফেদ মুখের মানুষ হয়ে গিয়েছে তখন আমি এটা দেখে প্রথম লেখা শুরু করি যে হেমন্তের খেজুর গাছগুলো কেমন হয় তো ওগুলো নিয়ে তখনকার আমার সেই কাছে হাতে হাতে লিখে চলছিল আমার প্রথম এই খুব ভালো লেগেছিল এটাই আমার মনে পড়ে বারবার তারপরে আমাদের যে পল্লী কবি জসিমুদ্দিনের একটা কবিতা আছে এরকমের যে হলুদ গাদার খামে হ্যাঁ চিঠি লেখার তো তখন আমি দেখতাম যে আমাদের ওই সময় হলুদ গাদার এই যে গাঁদা ফুলগুলো ফুটে ওঠে হ্যাঁ হিমন্ত শুরুতে ফোটা শুরু করে তো এই তখন বললো যে হলুদ গাঁদা তারপরে আমি ভাবলাম যে এটা কি হলুদ গাঁদা নাকি হলুদ গাছে যে ফুল ফোটে সেটা তো এই দুটো নিয়ে আমার দাদিকে বলতাম যে দাদি কোনটাকে বলে হলুদ গাঁদা আমার দাদি প্রচুর বই পড়ে এখনো বেঁচে আছেন একটি ইয়ার্স তো সে আশি বছর বয়সে সে এখনো চশমা দিয়ে বই পড়েন তো আমাকে দাদি বলতো যে এই হলুদ গাঁদা বলতে এই গাঁদা ফুলকে বুঝিয়েছে হ্যাঁ হলুদ ফুলকে না এই স্মৃতিগুলো আমার মনে পড়ে এবং হয়তো বা আমি যতদিন পৃথিবীর বেঁচে থাকবো আমি এই পৃথিবীর অক্সিজেন গ্রহণ করতে পারবো ততদিন পর্যন্ত আমার এই স্মৃতিটা আমার স্মৃতির মনে কোথায় থেকে যাবে এবং আপনার স্মৃতিগুলো শুনতে শুনতে আমার মনে হয় যে আমার মতো করে আমার যারা শ্রোতারা আছে দর্শকরা আছে তারাও সেই খেজুর গাছ সাফিদ যে খেজুর খেজুর গাছের কথা আপনি বলছিলেন এবং হলুদ গাঁদা ফুল সেটা মনে হয় সবাই চোখের সামনে দেখতে পাচ্ছে আর কোনো কথা না মানে শিওরলি না বলতে পারলেও আমি কিন্তু চোখের সামনে শুধু হলুদ হ্যাঁ, গাঁদা ফুল প্রকৃতিকে দেখবে না প্রকৃতিকে বুঝবে না এমনটা একেবারে চোখ বন্ধ করলেও মনে হয় এদেশের রূপগুলো মানুষের অন্তর থেকে ভিতরে ফুটে ওঠে হ্যাঁ কারণ এদেশটা আসলেই সুন্দর আমি যত জায়গায় ঘুরেছি খুব সুন্দর আমার কর্মক্ষেত্রের অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয় যেমন এখন আমি রাজশাহীতে আছি এই আচ্ছা। বরেন্দ্রভূমির যে সৌন্দর্য হ্যাঁ সেই বরেন্দ্রভূমির সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি এখানের যে উঁচু নিচু জমির ভিতরে যেখানে ধানগুলো যখন পেকে আসে তখন দেখা যায় যে এক একটা স্তর যে আগে টেলিভিশনে যে আমরা বিভিন্ন গানের বিশ্বে যে এই অঞ্চলের স্মৃতিগুলো দেখতাম ছবিগুলো দেখতাম সেই স্মৃতির সাথে এখন চোখের দেখা দুটো এক হয়ে আমি যেন অন্য এক ভুবন বা অন্য এক রূপের মধ্যে বিমোহিত হয়ে তা আমি কেন এদেশে যে জন্মগ্রহণ করলে প্রত্যেকটা মানুষই এমন দেখতে পাচ্ছে জি অবশ্যই এবং আশা করছি যে এই রূপের মাঝে থেকে আবারও নতুন কোন কবিতা আপনার কাছ থেকে পাবো আমরা তো রাসেল ভাই জানতে চাচ্ছি এবারের বইমেলায় আপনার কি কি বই থাকছে আমার বইমেলাতে পাঁচটি বই আছে নতুন যে বইটি হচ্ছে সেটি একটি উপন্যাস রহস্য উপন্যাস আচ্ছা। জলডোবার ছায়ামুখ প্রকাশ করেছে কেরিয়ার পাবলিকেশন অমর একুশে বইমেলার চারশো বিয়াল্লিশ এবং চারশো তেতাল্লিশ স্ট্রং স্টলে পাওয়া যায় বইটি এবং রকমারি ডট কম বইটি দেখছিলাম আপনার এই উপন্যাসের প্রেক্ষাপটটা হচ্ছে মুক্তিযুদ্ধের আচ্ছা জি মুক্তিযুদ্ধের প্লট আর যে প্লটের যে প্রবাহমান চিত্র এবং সেটা হচ্ছে একটি রহস্যের ভিতর দিয়ে আচ্ছা। কথা অস্বীকার করার সুযোগ নেই এই ভাষার মাসে যে আমাদের বাংলা ভাষাকে রক্ত দিয়ে উনিশশো বাহান্ন সালে যে কিনে নিয়েছি একুশে ফেব্রুয়ারি আমার নিজের ভাষা আমার মায়ের ভাষা আমার নিজের জিনিসটাই আমাকে রক্ত দিয়ে কিনতে হয়েছে সেই কেনাটা সফল হয়েছে কিন্তু উনিশশো সালে আর সেই সফলতার যে বীজটা বপন করে দিয়েছে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে তিনি যদি না হতেন তাহলে হয়তো এই দিকের এতগুলো মানুষকে উদ্বুদ্ধ করে আহ নিরস্ত্র মানুষগুলোকে যুদ্ধ ঝাঁপিয়ে পরে দেশকে স্বাধীন করার যে চেতনা তিনি জন্মে দিয়েছিলেন এদেশের মানুষের বুকের ভিতর হ্যাঁ, সেটা হয়তো সম্ভব হতো না সেই মহান ব্যক্তি এর যে স্বাধীনতার যে সফলতম ফসলটা আজকের আমাদের ঘরে এসেছে সেটার আমাদের করে যদি পেতে যে পেয়েছি তার মূল সূত্রটা যদি উনিশশো সাতচল্লিশ সালের এই ভাষা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল প্রথম যেটা বাহান্নতে আমাদের ভাষা আমাদের কেন্দ্রে হয়েছিল একাত্তর সালে যুদ্ধে নেমে সেই একাত্তর সালেই আবার সেটা আমাদেরকে পরিপূর্ণভাবে করতে হয়েছে এই সব জিনিসগুলো আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে যে আমরা তো আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রম করে এসেছি তা এখন আমাদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধটা কেমন আমাদের সন্তানরা আমাদের যে পরবর্তী প্রজন্মরা মুক্তিযুদ্ধটা কিভাবে জানবে কেমন করে চিন্তা করবে এবং এটা যে কি আমাদের মুক্তিযুদ্ধের গল্প যে কি রহস্যের গল্প হতে পারে তার একটি প্রয়োগ আমি আমার এই জলডোবার ছায়ামুখের মধ্যে করেছি যে উপন্যাসটা পড়তে গেলে আপনাকে মনে হবে না যে আপনি মুক্তিযুদ্ধের উপন্যাস পড়েছেন আপনাকে মনে হবে যে আপনি একটি রহস্যের উপন্যাস পড়ে যাচ্ছেন আবার সেই রহস্যের মধ্যে আমি যে সায়েন্সের যে থিওরি গুলো আছে যেগুলো আজকে আমাদের ফ্যাক্ট হয়ে গিয়েছে সেই ঘটনাগুলোর কে বহন মানে আমি যেটা এটার বাহক করেছি বিজ্ঞানের ঘটনাগুলোকে বাহন করে একটি রহস্যের মধ্যে দিয়ে যেটা আবার হচ্ছে পরিপূর্ণ রহস্য তার ভিতর দিয়ে পুরো মুক্তিযুদ্ধকে তুলে ধরেছি এটা হচ্ছে আমার এই উপন্যাসের নতুনত্ব এছাড়াও আমার বই পাওয়া যাচ্ছে মেলায় যে একটি নতুন সর্বশেষ যে কবিতার বই ইতিহাস নিচে অন্ধকারের গান এই বইয়ের ভিতরে হচ্ছে আমাদের এখনকার সময়ের যে দাবি আমরা যেমন করে বেঁচে আছি আমরা এখন যেমন করে সুন্দর স্বপ্নগুলোকে বিকৃত করে দেই অথবা বিকৃত স্বপ্নের ভিতরে যে সুন্দর স্বপ্নটা আছে সেগুলোকে উজ্জীবিত করার মতো কবিতা নিয়ে আমার এই ইতিহাস লিখছে অন্ধকারের গান কাব্যটি সাজিয়েছি আমি এইখান থেকে কোনো একটা কবিতা কি আমার শ্রোতা যারা আছে তাদেরকে শোনানো যায় কিনা কারণ অনেকেই লিখছে যে তারা কবিতা শুনতে চায় যদি আপনি আপনার কোনো একটা কবিতা আমাদেরকে একটু পড়ে শোনাতেন একটু সময় নিতে হবে তাহলে জি অবশ্যই অবশ্যই আমি আপনাকে সময় দিয়েছি তার মাঝে আমি আমার শ্রোতাদেরকে জানিয়ে দিই আপনারা কিন্তু শুনছেন 94.8 ক্যাপিটাল দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন ভাষার ভাষায় ক্যাপিটাল এর বিশেষ আয়োজন অক্ষরে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন রাসেল আব্দুর রহমান এবং তার লেখা বই নিয়ে আমরা পড়ছিলাম তার তার লেখা বই নিয়ে আমরা তার কাছ থেকে শুনছিলাম সর্বশেষ যে বইটার কথা উনি আমাদেরকে বলছিলেন যেটি আসলে মুক্তিযুদ্ধ এবং আমাদের নতুন প্রজন্ম কিভাবে মুক্তিযুদ্ধের গল্পটাকে জানবে সে এটার একটা ছবি কিন্তু এই বইতে রয়েছে জল ডোবায় ছায়ামুখ চমৎকার এই বইটি পাওয়া যাবে ক্যারিয়ার পাবলিকেশনে এবং স্টল নাম্বার হচ্ছে চারশো বিয়াল্লিশ চারশো তেতাল্লিশ আশা করছি শ্রোতারা যারা আছেন বই প্রেমী যারা আছেন এই মুহূর্তে আমাদের আয়োজনটি ফেসবুক লাইভে দেখছেন পাশাপাশি আমাদের ফ্রিকোয়েন্সিতে নাইনটি ফোর পয়েন্ট এ লাইভে শুনছেন আশা করছি বইটি আপনারা সংগ্রহ করে নেবেন রাসেল ভাই আমরা কি আবারও ফিরে আসবো আপনার কাছে আমাকে একটু মিনিট সময় দিবেন অবশ্যই আমি বরং আমার শ্রোতাদের সাথে কিছুটা কথা বলে নিতে পারি প্রথম কবিতার বইয়ের নাম কি ছিল আচ্ছা সেই উত্তরটা আমরা একটু পরে জানছি আনিকা আপনার প্রশ্নটি আমি নোট করে রাখছি অবশ্যই রাসেল ভাইয়ের কাছ থেকে জানবো যে প্রথম কবিতার বই কোনটা ছিল এবং বইমেলায় তার প্রথম বই কোনটা ছিল সেটাও কিন্তু জানবো অবশ্যই আমরা আরো আছে আমাদের সাথে হাসিবুল হাসান আলী শুভ দুপুর বলছেন আমাকে শুভ দুপুর হাসিবুল কি অবস্থা কেমন আছেন আর আমাদের এই আয়োজন কেমন লাগছে নন্দনপুর শাখারি পাড়া আতাইকুলা পাবনা থেকে আমাদেরকে জয়েন করেছে জায়েদ হাসান জসিম আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য আছে নাজমিন আলম বলছে শুভকামনা রইল শুভকামনা আপনাকেও জানাচ্ছি ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য বারোটা বেজে তেইশ মিনিট এই মুহূর্তে সময় এবং অক্ষরের এই আয়োজন চলছে চলবে আরো বেশ কিছুটা সময় অর্থীয় জয়েন করে ফেলেছে আমাদের একজন নিয়মিত লিসেনার যারা বইকে ভালোবাসেন আছেন এই মুহূর্তে আমাদের সাথে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা খুব তাড়াতাড়ি আমাদের আজকে যিনি অতিথি হিসেবে আছেন রাসেল আব্দুর রহমান তার লেখা একটা কবিতা তার কাছ থেকেই শুনবো জি আমরা এখন শুনতে পারি কবিতা জি আমি শোনাচ্ছি ইতিহাস লিখছে অন্ধকারের গান এই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা কবিতার শিরোনাম হচ্ছে আমি এক নাগরিক গরু গরু কি আর জানে কোনটা আগাছা কোনটা ফসলি কোনগুলো তার কাদের জোয়ালে টানা লাঙলের ফালি চিরে ওঠা কৃষকের স্বপন মাখানো গাছ যা দেখে তা ঘাস মানে আর খায় ভালো মন্দ চিন্তার চিন্তায় যদিও মশগুল নয় তবু কষ্ট পেয়ে ঝরায় চোখ জল আবার বসেকের মাঠে চিরে জল দেখে লেজ উঁচিয়ে ছুটে আনন্দ হাম্বায় কৃষক তখন লাঙলে নতুন ফাল লাগায় গরুর থাকে না শেকড় আমিও গরু হয়ে যাই আনন্দ মিছিলে ছুটি ঘানি টানি আত্মহারা হালাল হারাম যা পাই হাতের নাগালে নিয়ে ছুটি খেয়ে ফেলি অথবা না চাইলেও কি ভালো মন্দ ভাবতে পারি ধন্যবাদ রাসেল ভাই আপনাকে চমৎকার এবং শুনতে শুনতে বেশ আনন্দ পাচ্ছিলাম কবিতা মানেই গুরু গম্ভীর কিছু নয় রাসেল ভাইয়ের কবিতা পড়ে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন রাসেল ভাই আমার লিসনার আপনাকে যে প্রশ্নটা করছিল সেখানেই ফিরে আসি যে প্রথম কবিতার বই কি ছিল আপনার এবং তার সাথে আমি একটু যুক্ত করতে চাই বই মেলায় প্রথম কি বই ছিল আপনার আমার প্রথম কবিতার বই এবং বইমেলার প্রথম বই ছিল মেঘ ঝরে পড়ে দু সালে এই বইটা প্রথম প্রকাশ পায় এই আচ্ছা। বইটা প্রকাশ করেছিল সমাচার প্রকাশনী এটা ছিল আমার প্রথম প্রকাশিত কবিতার বই আচ্ছা, আচ্ছা এরপর পরবর্তীতে কি আসলো এরপরে এসেছিল একটি উপন্যাস বাংলা সাহিত্যের বা সাহিত্যের বিচারে উপন্যাসটা ছিল প্রেগনেন্ট হিস্ট্রি একটি উপন্যাস আচ্ছা। উপন্যাসের নাম ছিল আব্বা এবং এই বইটি আমি সবচেয়ে বেশি পাঠকের কাছে কি সাড়া পেয়েছি এবং আমার যে পাঠক তৈরির যে জায়গাটা আমার কথা সাহিত্যের সেটা এই উপন্যাসের মাধ্যমেই হয়েছে যে আমাকে আর বেগ পেতে হয়নি এই উপন্যাসটা থেকে যে চলছে না বা মানুষ আমাকে চিনতে শুরু করে আব্বা দিয়ে এখনো আমার খুব মজা লাগে যে আমি যখন শাহবাগ দিয়ে হেঁটে যাই যারা আমাকে বেশি ভালো করে চিনে তখন আমাকে ওই আব্বা বলে ডাক দেয় হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এবং ব্যাপারে একটু আমি শেয়ার করি রাসেল ভাই আমার চোখের সামনে স্ক্রিনে ঠিক এই মুহূর্তে আপনার আব্বা বইটার প্রচ্ছদটাই আসলে ভাসছে এবং আমি ভাবছিলাম যে এই চমৎকার প্রচ্ছদটা যে বইয়ের সেই বইয়ের ভেতরটা না জানি কত মজার এবং এটা পড়ার লোভটা আমি সামলাতে পারছি না প্রচ্ছদটাও কিন্তু খুব চমৎকার হয়েছে যেটা দেখলে আসলে যে কেউ আবেগপ্রবণ হয়ে যাবে একে তো নামটা খুবই অসম্ভব সুন্দর নামকরণ এবং তার সাথে প্রচ্ছদ দুটো মিলিয়ে খুব অসাধারণ একটা আমন্ত্রণ আবেগ আমি পাচ্ছি এখানে খুঁজে আসলে এটার ভিতরটা অন্য রকমের আচ্ছা চিন্তা শক্তিকে আপনি যে আচ্ছা। চিন্তা নিয়ে ঢুকবেন সেই চিন্তা অন্যদিকে সে কনভার্ট করে নিয়ে যাবে আচ্ছা কারণ এখানে যে উপন্যাসের যে গল্পগুলো একটি গল্পের আড়ালে আরেকটি গল্প লুকিয়ে থাকে পাঠক যেটা পড়বেন তার পিছনে অর্থাৎ সে পড়ছেন একটা আর তার ভিতরে আরেকটি গল্প তাকে অটোমেটিক্যালি তার মনন শক্তি তাকে বলে দিবে যে আসলে তো এটা আসলে তো এটা আচ্ছা মানে মজাটাই হচ্ছে এখানে এবারে এবারের বইগুলো নিয়ে আবারও জানবো প্রথমে আমরা জানলাম যে মুক্তিযুদ্ধ নিয়ে আপনার যেই বইটির কথা আপনি বলছিলেন যেই নামটি হচ্ছে যে জলডোবায় ছায়ামুখ এর পরবর্তী যে বইগুলো আসছে সেগুলো নিয়ে একটু জানতে চাই আমার এখন যেটা কাজ চলছে সেটা হচ্ছে একটি কবিতার বই আশা করি এটা এখন যদি সাহিত্যের ভাষায় বলে এটা এখন প্রকাশন গর্বে হ্যাঁ এখনো আচ্ছা। ভূমিষ্ঠ হয়নি প্রকাশক নিয়ে আসবেন সেই বইটির নাম হচ্ছে আমি তো পুরুষ মাত্র নামকরণের কি কোনো গল্প আছে আমি তো পুরুষ মাত্র নামটা একটু ভিন্ন তাই নামকরণের কোনো গল্প থাকলে সেটাও একটু শুনবো আপনার কাছ থেকে আমি তো পুরুষ মাত্র এই নামকরণটা এই কবিতাটা হচ্ছে আমার আমি যে কবিতায় নতুন ভাবে কবিতা নিয়ে যে কাজ করেছি তার একটি বহিঃপ্রকাশ এই কাব্যগ্রন্থের কবিতাগুলো সম্পূর্ণ রকমের আলাদা আচ্ছা। এখানে খুব ছোট্ট কবিতা এটা পাঁচটি ছত্রের কবিতা দুটো স্তবকে লেখা এই আচ্ছা। কবিতাগুলোর নামকরণের অর্থ হচ্ছে এখান থেকে এই কবিতার ভিতর থেকে বা এই নামের ভিতর থেকে আপনি যেমন ধর্মতত্ত্ব থেকে শুরু করে মানব জীবনের সর্বত সর্বোত্তম এবং সর্বকনিষ্ঠতম জায়গায় চলে আসে যাবে শুধু একটি কবিতার মধ্যে যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো আমি কি আমাদের শ্রোতাদেরকে শোনাতে পারি কবিতাটি জি অবশ্যই অবশ্যই আমার শ্রোতারা আপনার আগে যে কবিতা পড়েছেন তারও প্রশংসা করছে এবং তারা আরো বেশি আগ্রহ প্রকাশ করছে আপনার কবিতা শোনার আমি তাহলে আমার আগে যে কবিতার বইটি কাজ চলছে আসার জন্য সেটা থেকে একটি কবিতা শোনাচ্ছি কবিতার বইয়ের শিরোনামের কবিতা আমি তো পুরুষ মাত্র স্রষ্টার কথা শোনেননি নারী আমি তো পুরুষ মাত্র হিজল ফুলের মতো কোমলতা নিয়ে কাঁপাচ্ছে পৃথিবী পুরুষ হৃদয় প্রেম অবাক শব্দের বোমা ওমা ওমা আহ প্রেম আহ জীবনের গান সুখে ভরা সুখ ভাঙা অভিমান আমার এই বইয়ের কবিতাগুলো এরকম ছোট কিন্তু যখন আমরা চিন্তা করি আমাদের চিন্তার পরিধিটি আমি আশা করছি বা আমার যে লক্ষ্য যে আমার পাঠকরা এখন বা শ্রোতারা বুঝতে পারবে যে ছোট্ট জিনিসটার ব্যক্তিটা অথবা তাকে কতটুকু নাড়া দিচ্ছে তাকে কতটুকু ভাবাচ্ছে কবিতা তো আসলে আমাদের ভিতরের যে বোধ শক্তিকে নাড়িয়ে নাড়িয়ে নতুন কিছু সৃষ্টি করার একটি মাধ্যম যে এই জন্যই আমরা গদ্য থেকে বা কথা সাহিত্য থেকে কবিতাকে আলাদা করে দেখি আচ্ছা। কবিতার একটি শব্দ যেমন বইমেলা যাওয়া হয়েছে কি আমি এখনো আসতে পারিনি আচ্ছা। প্রসঙ্গক্রমে এখন আমার কর্মক্ষেত্রের কথা বলতেই হয় যে এক কথা আছে যে সাংবাদিকরা খুঁচিয়ে খুঁচিয়ে ওখানে নিয়ে যান যেখানে না না বলা কথাগুলো বলতে বাধ্য হয়ে যেতে হয় আমি পৃথিবীতে দুটো জায়গায় খুব মিল পেয়েছি সেটা একটা হলো যেমন আমরা যখন রিমাইন্ডে যাই হ্যাঁ, তখন হচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে এমন জায়গায় নেওয়া হয় যে অপরাধী যে জায়গাটা লুকিয়েছে সেটাই গোপন করে দেয় আর সাংবাদিকরাও সেটাই ঠিক ওরকমই বের করে নিয়ে আসে যে যেই জায়গাটা সে গোপন করে আড়ালে রাখে সে আড়ালের জিনিসটাই তার আলোতে নিয়ে আসে ঠিক আপনিও তাই আচ্ছা। করলেন আচ্ছা, হ্যাঁ, আমি বইমেলায় যেতে পারিনি আমি চিকিৎসা আচ্ছা প্রকাশ করতে চাইনি আসলে মূল কথা হচ্ছে আমার পরবর্তী প্রশ্নটা আপনার এই প্রশ্নটার সাথে খুব যুক্ত তাই জানতে চাওয়া যে এখন পর্যন্ত হ্যাঁ। যাওয়া হয়েছে কিনা আসলে গোপনীয় কিছু না আমি চিকিৎসা বিজ্ঞানের মানুষ আমি কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজে আমি ভাইরোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট মলিকুলার বায়োলজি হিসাবে আছি তো আমাকে এখন সবকিছু মিলিয়ে যেহেতু ঢাকার বাইরে থাকতে হয় অ্যারেঞ্জ করে যেতে হয় তো আমরা অপেক্ষা করি যে মেলার মাঝামাঝি সময়গুলো যদি যাওয়া হয় তখন হচ্ছে আমি সর্বোচ্চ পরিমাণ আমার পাঠক প্লাস অন্যান্য যে আমার শুভাকাঙ্ক্ষী বা আমি যাদেরকে ভালোবাসি হ্যাঁ, বা আমি যাদের শুভাকাঙ্ক্ষী সবাইকে একাত্রে পাওয়া যায় শুরুর দিকটায় যেমন একটি বই নিয়ে সবাই প্রকাশন সংস্থার সাথে ব্যস্ত থাকে আবার যেসব বই প্রেমী মানুষ আছে তারাও মনে করে সব বইগুলো আসুক হ্যাঁ, আমরা মাঝে মাঝে এই এই চিন্তা করে আমিও পাঠক হয়ে যাই যখন মেলায় ঢুকি তখন পুরো পাঠক হয়ে যাই নতুন বই খুঁজি আনন্দের বই খুঁজি ভালো লাগার বই খুঁজি প্রিয় লেখকের বই খুঁজি তাই আমি এবার মাঝামাঝি সময় চলে আসবো ধন্যবাদ রাসেল ভাই এবারে জানতে চাই একদম লেখক হওয়ার আগে মানে আপনার বইগুলো বইমেলায় আসার আগে যখন আপনি যেতেন বইমেলায় তখন কোন জিনিসটা আপনাকে খুব বেশি টানতো কিসের আকর্ষণে যেতেন সেখানে নতুন বই তো অবশ্যই এছাড়া অন্য কোনো টান থাকতো কিনা অবশ্যই টান থাকে সে টানটা হচ্ছে আমি যখন বইমেলায় যাই আমি দুটো সত্তা নিয়ে যাই আচ্ছা একটা হচ্ছে আমি আমি কবি আর একটা হচ্ছে কবি নিজে একজন পাঠক হতে হয় কে কি লিখছেন কে কিভাবে নতুন সময়কে রুয়ে দিচ্ছেন এগুলো খোঁজার জন্য যেতাম আমি দুটো আকর্ষণ নিয়ে যেতাম একটা হলো যে আমি পড়ব আমার পড়ার যে পিপাসা যেমন আমি যদি বলি আমি এসএসসি পরীক্ষার আগে আমার মা যখন ঘুমিয়ে পড়তেন হ্যাঁ আমার বাবা যখন ঘুমিয়ে পড়তেন তখন আমি রবীন্দ্রনাথের উপন্যাস পড়তাম আমি ফিজিক্স বই পাশে রেখে আমি রবীন্দ্রনাথের উপন্যাস পড়তাম রবীন্দ্রনাথের নৌকডুবি একটা উপন্যাস আছে খুব সরল বিষয় কিন্তু খুব গুরুগম্ভীর জিনিস তো সেটা আমি পড়তাম আমার মনে আছে আমি ইন্টার সেই এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় আমি এটাকে সতেরো বার পড়েছিলাম নৌকডুবি যে নৌকডুবির ভিতরে কি আছে হ্যাঁ, এটা খুঁজতে যে আমাকে এমন ভাবে আকর্ষিত করেছে তারপর হুমায়ুন আহমেদ স্যারের কথাগুলো বললেই নয় তার বইগুলো আমি এক বসায় পড়ে ফেলতাম সেই অল্প কথার ভিতরে অনেক কিছু বুঝাতেন তো এই আকর্ষণগুলো তো আমি আগেই জন্ম নিয়েছি আমার ভিতরে সেই আকর্ষণ নিয়ে বইমেলায় ছুটে আসতাম এবং নিজে কবিতা লিখতে চাই নিজে কথা সাহিত্যে কাজ করছি গল্প লিখছি উপন্যাস লিখছি আমার লেখাগুলো পেপারে যাচ্ছে স্কুলে ম্যাগাজিনে যাচ্ছে অন্য অন্য সাপ্তাহিক যাচ্ছে যেমন সাপ্তাহিক রোববারে যখন আমি ঢাকাতে ভর্তি হই তখন সাপ্তাহিক রোববারে আমি একচেটিয়া ভাবে মানে আমার প্রতি এক সংখ্যা দুই সংখ্যা পরে আমার কবিতা যেত আমি প্রথম আচ্ছা। লিখতাম এম এ রহমান নামে তো পরে এই নামটা আচ্ছা। আমি চেঞ্জ করে ফেলে দেখি যে আরো একজন লেখে তো আমি যখন বরগুনা বসে যখন কবিতা পাঠাতাম ফাঁকে তখনও ছাপা হয়েছে এই সবকিছু আনন্দগুলো নিয়ে বা আমি যা আমার লেখা যাদের সাথে ছাপা হতো সেই সব কবিদের আমি বাংলা একাডেমিতে খুঁজে পেতাম এবং গিয়ে দেখা যাচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় এসেছি তো বাংলা একাডেমিতে কার সাথে দেখা করবো জানি না তো আমাকে জিজ্ঞেস করলো গিয়ে যে আপনি কার সাথে দেখা করতে চান আমি বললাম পরিচালকের সাথে দেখা করবো কারণ আচ্ছা। আমি কারো নাম জানি না আমি কি বলবো তো আমার মনে আছে যে তখন পরিচালক ছিলেন এম বাকিউর রহমান আচ্ছা তো ওনাকে আমি পাইনি তখন হচ্ছে একজন উপপরিচালক ছিলেন আজকে তিনি পরিচালক মোহাম্মদ নুরুল হুদা তো উনি ছিলেন তো ওনার সাথে আমাকে পরিচয় করে দেওয়া হয় উনি আমাকে ওখানে বসে অনেক সময় দিয়েছিলেন অনেক গল্প করেছিলেন এবং উনি আমাকে ওখানে বসে আমি কাকে কাকে পড়ি কার কবিতা কেমন লাগে এগুলো নিয়ে উনি আমাকে এগারোটা থেকে দুটো পর্যন্ত সময় কাটিয়ে দিলেন আমি আমি চমৎকার কিছু জি আমি বলছিলাম যে শুনতে পাচ্ছি না আবার রাসেল ভাই আমি বলছিলাম যে নিঃসন্দেহে আপনি আপনার জীবনের বেশ সেরা কিছু সময় নিশ্চয়ই কাটিয়েছিলেন বাংলা একাডেমিতে সেই বারোটা থেকে দুইটা সেই দুই ঘন্টা কবি নুরুল হুদার সাথে নিশ্চয়ই আপনার খুব চমৎকার কিছু স্মৃতি হয়েছে জীবনের যেটা সেরা সময়ের মধ্যে একটা বলতে পারেন এমনটাই কি হ্যাঁ, অবশ্যই কারণ আমি তখন সদ্য এসএসসি পরীক্ষা দিয়ে এসেছি ঢাকা ঘুরতে আচ্ছা। এসেছি হ্যাঁ তো সেই ছোট্ট মানুষ যার মনের ভিতরে অসংখ্য কবিতা ভর করে আছে যিনি কবিতা লিখেন অথচ কবিতার সমস্ত কলা কৌশল তিনি জানেন না আচ্ছা। হ্যাঁ, করতে চাচ্ছিলাম যে কাদের লেখা পড়ে আপনি বড় হয়েছেন এবং কাদের লেখা এখন ভালো লাগে একজন পাঠক হিসেবে আমি কার লেখা পড়ে বড় হয়েছি এবং কার লেখা এখন ভালো লাগে জি জি জি আসলে আমি যত ধরনের বই পেয়েছি আমি কোনো লেখক নির্বাচন করে পড়িনি এখনো আচ্ছা, না আচ্ছা। যত ধরনের বই পাই সব বইগুলোই পড়িনি এবং আমি আমাদের সুতিয়া কামাল ঘন গ্রন্থাগারে গিয়ে আমি ওখান থেকে যে ইংরেজি যে ইংলিশ যে কবি আছেন তাদের যত ধরনের বই পাওয়া গেছে আমি মানুষ যখন বিসিএস এর জন্য প্রিপারেশন নিত আমি তখন ওই সাহিত্যের বইগুলো পড়তাম আমি আমি আমার চিকিৎসা বিজ্ঞানের বই না পড়ে দেখা যাচ্ছে লাইব্রেরিতে যে দুই ঘন্টা কাটাতাম ও দুই ঘন্টার মধ্যে কমপক্ষে এক ঘন্টা কাটাতাম সাহিত্যের সাথে নতুন এবং আপনার কাছ থেকে আমরা অসংখ্য লেখা পাচ্ছি এই আপনার এই যে ব্যতিক্রম আপনার মাঝে যে আপনার যে প্রফেশন সেখানে দু ঘন্টার এক ঘন্টা আপনি গল্পের বইটা পড়ে কাটাতেন রাসেল ভাই আমি বলছিলাম যে আপনি আপনার এই যে বইয়ের প্রতি ভালোবাসা সেজন্যই আপনি একজন লেখক এবং সেজন্যই আপনার কাছ থেকে আমরা অসাধারণ কিছু লেখা পাচ্ছি আমাদের একজন লিসেনার আমাদের একজন শ্রোতা আপনার কাছে একটা প্রশ্ন করেছে তা হচ্ছে যে আপনার কবিতাগুলো শোনার পর ওনার মনে হচ্ছে প্রেম নিয়ে কি আপনি কখনো লেখেননি প্রেম নিয়ে কি কখনো ভাবেননি প্রেম নিয়ে কোনো কবিতা লিখেছেন কিনা আমার শ্রোতার প্রশ্ন এটাই হ্যাঁ প্রেম নিয়ে কবিতা আছে এবং আমি একজনের কথা বলতে গেলে সাপ্তাহিক রোববারের যে সম্পাদক ছিলেন গোলাম আহমদিয়া তা আমি তখন হচ্ছে মানে ইউনিভার্সিটির স্টুডেন্ট তা আমার কাছে উনি বললেন যে তোমার প্রেমের কবিতা নেই তা আমি তখন ওনাকে বললাম যে প্রেম নিয়ে তো আমি কবিতা লিখি না তো বললো যে তুমি প্রেম নিয়ে কবিতা লিখে নিয়ে আসবো ওইটা আমি আগে ছাপবো তারপর আমি প্রেম নিয়ে কবিতা লিখি আসলে সেই প্রেমগুলো আসলে প্রেমের ওরকমের কবিতা হয়ে ওঠেনি প্রেমের কবিতা যদি কেউ এবার নতুন যে বই সেখান থেকে আমি একটা প্রেমের কবিতা যদি আগ্রহ থাকে তাহলে শোনাতে পারি অবশ্যই অবশ্যই আমার শ্রোতার মনে হয় সেই শোনার আগ্রহ থেকেই আমাকে লিখেছে যে কেন প্রেমের কবিতা খুঁজে পাচ্ছি না ওনার প্রেমের কবিতা শুনতে চাই ওনাকে বলুন তো আমরা প্রেমের কবিতা শুনবো আবারও একটু আমার লিসনার আপনাদেরকে জানিয়ে দিই চলছে ভাষার মাসের বিশেষ আয়োজন অক্ষর এবং টিউন করে আছেন ninety four point eight capital FM এম দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন আজকের অতিথি রাসেল আব্দুর রহমান ওনার কাছ থেকে এবার ওনার লেখা প্রেমের কবিতা শুনবো আমরা একটা প্রেমের কবিতা শুনবো আসলে প্রেম একটি হচ্ছে যে বিশ্বজনীন শব্দ বিশ্বজনীন শব্দকে কোন একটি নির্দিষ্ট জায়গায় যদি আমরা আবদ্ধ করে ফেলি তখন সেটা কিন্তু মরে যায় মৃত্যু হয় শব্দটা তা আমি আশা করি যে আমাদের প্রেম বিশ্বজনীন হবে আমাদের প্রেম সার্বজনীন হবে তো শ্রোতাদের জন্য আমার একটি নতুন কবিতা প্রেমের কবিতা কবিতার শিরোনাম হচ্ছে বুক চেপিয়ে প্রেমের মিনার গড়ি ছোট একটি কবিতা অভাবের ঘরে কেউ নয় সুখী অভাবের ঘরে প্রেম চির দুঃখী তবু অভাবের মাঝে বৃষ্টি দিয়ে প্রেমের মিনার গড়ি অসম্ভব সব সম্ভাবনার সব সম্ভাবনার ভরে স্বপ্নের নয়ন খুলি হৃদয়টাকে কাগজ করে নিখিলের সকল প্রেমের ছবি আছে খুবই খুবই সুন্দর এবং বিশেষ করে কবিতার যেই নামটা সেটাই মনে হয় যে বেশি আগ্রহী করে তোলে কবিতা পড়ার জন্য আপনার কবিতার নামকরণটি অত্যন্ত অসাধারণ সেটা না স্বীকার করলেই নয় আর রাসেল ভাই এবার আমাদের সময় যেহেতু শেষের দিকে চলে আসছে আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখবো তা হচ্ছে যে পাঠক হিসেবে বইমেলায় যে বেশি আনন্দ পেয়েছেন নাকি এখন লেখক হয়ে গিয়ে বেশি আনন্দ পাচ্ছেন কোনটা বেশি আপনি উপভোগ লেখক হয়ে গিয়ে বেশি আনন্দ পাই কারণ আমি আগে পাঠক হিসেবে গেলে আমি দেখি একটি সত্তাকে আচ্ছা আর যখন লেখক হিসেবে যাই তখন দুটো জিনিসকে দেখতে পাই আমাকে মানুষ পড়ে কেমন পরিতৃপ্ত হচ্ছে কেমন হচ্ছে সেটা দেখতে পাচ্ছি আমি কাউকে পড়ে কেমন হচ্ছে তো একই সাথে আমাকে কেউ বিচার করছে আবার আমিও কাউকে বিচার করছি আমিও হতাশ হচ্ছি আমাকে দেখেও কেউ হতাশ হচ্ছে এই যে সব ছবিগুলো আমাকে দেখে কেউ আনন্দিত হচ্ছে আমি কাউকে দেখে আনন্দিত হচ্ছি কোনো বই আমাকে আকর্ষিত করছে আর একজনকে আকর্ষিত করছে অথবা অপেক্ষায় থাকি কেউ কি আমাকে নিয়ে নতুন করে ভাবছে এই যে অপেক্ষা এই অপেক্ষাটাই তো ভালো লাগা এই অপেক্ষাটাই তো প্রেম তো আমি যখন পাঠক হিসেবে যাই তখন তো এই প্রেমিক হিসাবে যে বসে থাকা আমার পাঠক আসবে আমার আমি অপেক্ষা করে আছি কেউ একজন আসবে সেটা হয় না তো অপেক্ষা করার মধ্যে তো মনে হয় সবচেয়ে বেশি আনন্দ আনন্দ থাকে আমি তো যখন লেখক হিসাবে মেলাতে যাই তখন তো ওই প্রেমিক হয়ে মানে আমি একজন প্রেমিক যে আমার পাঠকরা আসবেন সকল পাঠকরাই আমার প্রেমিকা হয়ে যান তো তাদের জন্য বসে থাকি এই অপেক্ষাটা আমার কাছে সবচেয়ে মধুর এবং আনন্দের মনে হয় এই অপেক্ষা কেউ এসে আমাকে টেনে নিয়ে যান সেটা আরো আনন্দের লাগে জি রাসেল ভাই আপনার জন্য শুভকামনা রইল আমার একটা ব্যক্তিগত বিশ্বাস যে আমাদের বইমেলা হচ্ছে আমাদের সংস্কৃতি এবং এই সংস্কৃতিটার সাথে আমাদের পরবর্তী প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া খুবই দরকার কারণ আমরা আমরা কিন্তু ঘরে ঘরে দেখি যে আমাদের প্যারেন্টসদের একটা অভিযোগ থাকে যে বাচ্চার ডিভাইসের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তো সেখানে ওই ডিভাইসের জায়গায় যদি আমরা বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে পারি বই মেলার সাথে পরিচয় করিয়ে দিতে পারি হয়তো যে ভয়ঙ্কর সময়টা এখন আমরা পার করছি সেটা থেকে কিছুটা বের হয়ে আসা যায় তো এই বিষয়ে আপনার মতামতটা কি জানতে চাচ্ছিলাম আমাদের প্রথম একটা চিন্তা করতে এভাবে চিন্তা করতে হবে যে পৃথিবীতে যে সময়গুলো আসছিল এবং আসবে এবং বর্তমান এর কোনোটাই ভয়ঙ্কর না আচ্ছা যেমন আপনি যদি মনে করেন যে করোনা মহামারী ভয়ঙ্কর ছিল তাহলে এর আগে যেমন গুটি বসন্ত ছিল তারপরে প্লেগ ছিল এগুলো তো ভয়ঙ্কর ছিল তার মানে ভয়ঙ্কর জিনিসগুলো নিয়ে সামনে আগাতে হবে একটু দ্বিমত করব যে কিছু ভয়ঙ্কর নয় সেটা একটা কথা মনে রাখতে হবে যে ডিভাইস দিয়ে যে রকমের আমাদের সন্তানরা আসক্ত হচ্ছে তাদেরকে কাগজের বইয়ের দিকে আকর্ষিত করতে হলে প্রথমে বুঝাতে হবে যে ডিভাইসটা কিভাবে ব্যবহার করবে এবং ডিভাইসটা ব্যবহার করলে কি কি ধরনের তার বায়োলজিক্যাল ক্ষতি হচ্ছে আপনি যদি এটা বুঝাতে সক্ষম না হন তাহলে কেউ কিন্তু ডিভাইস ছেড়ে বই ধরবে না প্রথমত আগেকার মানুষের চেয়ে এখন প্রযুক্তির গত দিক থেকে মানুষ বেশি জানে তো প্রযুক্তি ব্যবহারের সঠিক নিয়মটা যদি জানানো যায় তখন কিন্তু এই আমার সন্তানরাই এই ডিভাইস ছেড়ে বই ধরবে আপনি কিন্তু বই হাতে তুলে দিলে সে বই পড়বে না সহজলভ্য জিনিস কখনো কেউ নেয় না আপনাকে ডিভাইসটা খুব সহজলভ্য করে তার নেগেটিভ যে দিকগুলো আছে তার ক্ষতিকর যে দিকগুলো আছে সেগুলো তাকে বুঝাতে হবে তার ভিতরে রুয়ে দিতে হবে তখন সে বই ধরবে কিন্তু আমি যদি মুখে বলে দিই যে তোমরা বই ধরো বই ধরবে না তো সেই লক্ষ্যে এখন আমরা দুটো কাজ করতে পারি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি ইথার থেকে কিভাবে বাস্তব জগতে আসবে চিন্তা শক্তিকে কিভাবে বড় করে দেখা যায় যেমন আমি একটু যদি সিনেমা দেখি ওখানে পরিচালক বা চিত্রনাট্যকার যেভাবে চিত্রায়িত করলো আমি কিন্তু সেটাই ভাবতে পারবো কিন্তু যখন আমি একটা বই পড়ি বা এই চিত্রনাট্যটাই যদি আমি অভিনীত ছাড়া দেখি পড়ি তখন কিন্তু আমার মতো করে আমি অভিনয় সাজাবো যে এভাবে এভাবে এভাবে তখন কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যাবে তো এই জায়গাটা দেওয়ার জন্য ছেলেদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের মানুষকে বোঝাতে হবে যে তুমি যদি তোমার চিন্তা শক্তিকে বড় করতে চাও সুন্দর এবং সুস্থভাবে বেঁচে থাকতে চাও তবে তোমাকে কি করতে হবে এই যে ইলেকট্রনিক্স ডিভাইস গুলো আছে ইথারের ভিতরে যে তুমি সময়টা নষ্ট করো এইগুলো থেকে কমিয়ে নিয়ে এসে পুরোপুরি তো বন্ধ করা যাবে না তো কমিয়ে এসে তোমাকে বই ধরতে হবে বই ধরাই দিতে হবে না যাতে করে ছেলেটা বই আনতে পারে যেমন আমাদের চাচিরা বা আমার মা এরা কিন্তু কাজী আনোয়ারের বই পড়েছেন আচ্ছা লুকিয়ে লুকিয়ে লুকি মাসুদ রানা পড়েছেন পুঁথি পড়েছেন আমার নানা পুঁথি পড়েছেন আমার আমার খালারা বই পড়েছেন তো আমি তো দেখেছি যে তারা পড়তেন লুকিয়ে লুকিয়েও বই পড়তেন তো এখন কেন লুকিয়ে লুকিয়ে বই পড়ছে না হুম সেটা একটা দারুণ প্রশ্ন আমরা এমন ভাবে উন্মুক্ত করে দিয়েছি আকর্ষণটা রাখতে পারিনি হ্যাঁ ডিভাইসের ভিতরে যে লুকানো জিনিসগুলো আছে সেইগুলো যেদিন উন্মুক্ত হয়ে যাবে পরিপূর্ণভাবে সেদিন হয়তো আমার ছেলেরা আর ডিভাইসে যাবে না তো আমাদেরকে বোঝাতে হবে যে পরিপূর্ণ উন্মুক্ত না হওয়ার আগেই যেন আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই তা না হলে আমাদের জন্য একটি বন্দার সময় অপেক্ষা করবে যেই সময় আমাদের ছেলেরা মেয়েরা শুধু বেড়ে উঠবে বড় হবে কিন্তু তাদের কাছ থেকে নতুন কিছু আমরা পাবো না সেরকম দিনটা আসলেই না আসুক সেটাই আমাদের প্রত্যাশা এবং আপনার জন্য অসংখ্য শুভকামনা রাসেল ভাই আপনার বইয়ের জন্য শুভকামনা আমরা শেষ করব তবে শেষ করার আগে সবশেষে আবারও যদি একটু বলে দেন যে আপনার বইগুলো আমরা মেলার কোন প্রকাশনীতে পাচ্ছি এবং বইগুলোর নাম আবারও যদি ছোট্ট করে আমার শ্রোতাদের জন্য বলে দেন রাসেল ভাই তারপর আমরা শেষ করব জি তার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্য অপরন্ত ভালোবাসা আমার বইগুলো পাওয়া যাবে উপন্যাস আব্বা এবং মেঘ ঝরে পড়ে পাবেন সমাচার প্রকাশনী এবং রকমারি ডট কমে যোজনার কারাগারে এবং ইতিহাস লিখছে অন্ধকারের গান এটা পাবেন গ্রন্থ কুটির এবং রকমারি ডট কম আর জলডোবার ছায়ামুখ এটা পাবেন কেরিয়ার পাবলিকেশনে এবং রকমারি ডট কম ধন্যবাদ জাসিল ভাই আপনাকে আমার খুব ভালো লাগলো ধন্যবাদ রেডিও ক্যাপিটাল সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমি আমাদের বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন যারা রক্ত দিয়ে আমাদের ভাষাকে আমাদের করে দিয়ে গিয়েছেন তাদেরকে গভীরভাবে শ্রদ্ধার সহকারে স্মরণ করছি এবং তাদের আত্মার মাত্রাত কামনা করছি এবং সেই সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে আসলেই ভালোবাসতে হয় হৃদয় দিয়ে এবং মুখে দিয়ে যেন কেউ তাকে ধারণ না করি যেই কারাগারের রোজ নামচা এবং অসমাপ্ত আত্মজীবনী তিনি আমাদের জন্য রেখে গেছেন আমরা যেন তার সৈনিক হওয়ার সময় সেটাই ধারণ করি আমি ভাষার মাসে বাংলা ভাষার এই দুটো বই এবং অন্যান্য সকলদের বইয়ের ভিতরে আমার দেশের মানুষদেরকে এবং পাঠকদেরকে ডুবে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের গল্প ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আপনার জন্য আবারও শুভকামনা রইল এবং লিসনার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের অক্ষরের এই আয়োজন থেকে আবারও আমার নিয়মিত আয়োজন অনিয়ার সেশন জানেন ভাবিতে ফিরে যাব শোনার আমন্ত্রণ রইল রাসেল ভাই ধন্যবাদ আবারও আপনাকে লিসনার শুনতে থাকুন নাইনটি ফোর পয়েন্ট এইট